এ ভাই আপনি কি ও বাবু এটা কি আনার দোকান গো হ্যাঁ এটা কি আনার দোকান হ্যাঁ আপনি কে ও আমাকে চিনতে পারবে না গো এদিকে আসেন এদিকে আসেন কোন নাকি এদিকে আসেন এ কোন দিকে যাইবো আপনি কে বলছেন আপনি কি ওইটা কি মাথায় দিছেন কি মাথায় দিছেন ওইটা এটে বাবু ওরে সুগার পাওয়ার বেশি হয়েছে তাই জন্য এদের কাছে পাওয়ার যেন বেশি হয় পাওয়ার বেশি হলে এটা দেয় হ্যাঁ <laughs> ওই মুখে কই জানো ওইটা তো দেওয়াল হ্যাঁ এদিকে আছেন রাস্তা তো এটা না এটা তো দোকান না ওইদিকে রাস্তা আরে বাবা কি বলবো এটা তো দোকান ওইদিকে যান ওইদিকে ওইদিকে কেন ওইদিকে তো রুম হ্যাঁ। আপনি কে দেখি ওইটা খোলেন তো দেখি হ্যাঁ, হ্যাঁ। আপনার তো সবকিছু ভালো আছে তো ওইটা মাথায় দিচ্ছেন কেন পাগল নাকি কানে কম শোনেন কানে কি বললেন কানে কম শোনেন হ্যাঁ। তাহলে একটা কাজ করবেন বাসায় গিয়ে ওই যে ভাজুনি আছে না ওইটা গরম করবেন হ্যাঁ। চুলায় দিয়ে গরম করবেন হ্যাঁ। ঠিক আছে গরম করে এই কানে ঢুকে দিয়ে এই কান দিয়ে বার করবেন হ্যাঁ তাহলে শোনা যাবে হ্যাঁ চাবি দিয়ে হবে না এই চাবির তো ঢুকবে না বুঝছেন হ্যাঁ। না শোনেননি হ্যাঁ সেটাই তো বললাম যে কানে যদি বেশি শুনতে চান হ্যাঁ, না মলদে নয় ওই ভাজনি গরম করে ভাজনি এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বার করবেন কানে আপনি কানে কম শোনেন না কি বললেন বলতেছি আপনি কানে কম শোনেন না কানে শিশা মামা ভালো আছে ভালো আছে তা শুনতেছেন না আমি কি বলতেছি কি বলেছেন যে ভাজুনি গরম করবেন হ্যাঁ চুলাই দিয়ে গরম করে ওইটা এক কান দিয়ে ঢুকে দেবেন আরেক কান দিয়ে বার করবেন তাহলে কানে শুনবেন আপনি বলছেন ওই যে ভাজুনি গরম করে মানে ওই হাসলে ঠ্যাং রব করে ওর মধ্যে দিয়ে গরম গরম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি ঠিক আছে ঠিক আছে তো ওইটা কি করলেন যে মাথায় মাথায় দিলেন এটা কে বলছে এটা দিতে কে বলছে নিজের বুদ্ধিতে দিছেন হ্যাঁ। এই নিজের বুদ্ধি কোথায় বার করলেন না না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। এখন এখন কই যাবেন গুরু নিবেন আচ্ছা ওটাই করে নিবেন নাকি না না করে নিবে চাচ্ছি আর এরকম করেও বেশি সমস্যা হয় ভাই নেওয়ার আচ্ছা যদি সমস্যা হয় কেউ বসে ভাড়া কেউ বসে ভাড়া নেই বাবু খুলে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেওয়ার সিস্টেমটা দেখেন ভাইয়ারা বেশি অসুবিধা হয় আমি যদিও জানি তাই এখনো খুশি এই যে নেব আমার মনে হয় পাগল নাকি এ আপনি কি পাগল তো আপনি কি করতেছেন এসব কি করতেছেন এটা তো এটা জানতো দেখি বুঝছেন এই যে ভূগোল থেকে এর মধ্যে করে দেবো আচ্ছা আচ্ছা আচ্ছা যাই